Contaban yo দিনকু দিন চোরি ডকায়তি লুট ভি ঘটনা বড়িবারে লাগিছি যাহাকু নেই চিন্তারে অঞ্চলবাসী এসবুকু নেই কণ্টাবাঞ্জি ব্যবসায়ী সংঘ পক্ষরু স্থানীয় হরিভবন ঠারে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছি নিকটরে পাটনাগড়ঠারে সুনা দোকান চোরি বঙ্গমুন্ডারে চোরি ভি কণ্টাবাঞ্জি সহরের লগাতার ভাবে চোরি ডকায়তি লুটবার হেউথিবা নেই এর প্রতিবাদ করা সহ সহর ভিতরে কেমিতি এহা উপরে রোগ লগাযিব সে নেই বৈঠকরে আলো ଆଲୋଚନା ହୋଇଥିଲା ଚୋରମାନେ ଅଧା ରାତିରେ ଘରୁ ବାହାରି ଚାରିଚକିଆ ଓ ବାଇକ୍ ଚୋରି କରି ନେଉଛନ୍ତି ଗାଡ଼ିମାନଙ୍କୁ ଜାଲି ପୋଡ଼ି ଦେଉଛନ୍ତି ଏବଂ ଅନେକ ସମୟରେ ଡକାୟତି ଭଳି ଘଟଣା ଘଟାଇ ଫେରାର ମାରୁଛନ୍ତି କଣ୍ଟାବାଞ୍ଜି ପୋଲିସର ପେଟ୍ରୋଲିଂ ସତ୍ତ୍ୱେ ଏଭଳି ଘଟଣା ଘଟୁଥିବାରୁ ପୋଲିସ ଉପରେ ସ୍ଥାନୀୟ ଲୋକଙ୍କ ବିଶ୍ୱାସ ଆଉ ନାହିଁ ପୂର୍ବପରି କଣ୍ଟାବାଞ୍ଜି ସହରରେ ଶାନ୍ତି ଫେରାଇ ଆଣିବା ପାଇଁ ଏକ ଦାୟିତ୍ୱବାନ ପୋଲିସ ଅଫିସର ଯୋଗାଇ ଦେବା ପାଇଁ ସଂଘ ପକ୍ଷରୁ ଦାବି କରାଯାଇଛି ଯଦି ଆଗାମୀ ଦିନରେ ଅସାମାଜିକ କାର୍ଯ୍ୟକଳାପ ବନ୍ଦ ନ ହୁଏ ତେବେ ଉପରିସ୍ଥ ଅଧିକାରୀଙ୍କୁ ଏକ ଦାବିପତ୍ର ମଧ୍ୟ ଦିଆଯିବ ବୋଲି ବୈଠକରେ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଥିଲା ଅନ୍ୟ ପକ୍ଷରେ ସୋସିଆଲ ମିଡିଆ ତଥା ଅନଲାଇନ ମାଧ୍ୟମରେ ମୋବାଇଲ ଭିଡିଓରେ ଯୁବପିଢ଼ିଙ୍କୁ ବୋକା ବନାଇ ଟଙ୍କା ଠକାଇ ହେଉଥିବା ଅଭିଯୋଗ ମଧ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି ଏ ଦିଗରେ ମଧ୍ୟ ଜିଲ୍ଲା ପୋଲିସ ଏବଂ ସାଇବର ସେଲ୍ ଦୃଷ୍ଟି ଦେବା କଥା ସଂଘର ସଦସ୍ୟମାନେ ମତ ଦେଇଥିଲେ ଆଜିର ଏହି ବୈଠକରେ କୈଳାସ ଅଗ୍ରୱାଲ ଅନିଲ ଅଗ୍ରୱାଲ କୁନୁରାମ ଅଗ୍ରୱାଲ ସୁଶୀଲ ଝର ଭଳିଆ ଲଲିତ ଅଗ୍ରୱାଲ ସୁରେଶ ଆର୍ଯ୍ୟା ଅରୁଣ ଜେନ କୈଳାସ ଅଗ୍ରୱାଲ ବିଜୟ ଅଗ୍ରୱାଲ ମନୀଷ ଅଗ୍ରୱାଲ ତଥା ବହୁ ସାମ୍ବାଦିକ ଉପସ୍ଥିତ ଥିଲେ ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ ବିଟିଭି ଓଡ଼ିଆ ଆଜି ମିଟିଂଟା ଆମର chamber of commerce past president Anil Kumar ଡାକିଥିଲେ आईटिंग अनेक गुड़ाए बेपारी और कंटावाजी नागरिक मैंने सब जमा होते आज मीटिंग कंटावाजी और आखपाख एरिया गुड़ाए लुट चोरी बैक चोरी तापरे गाय जो एसिड फिका केस घटनाटा ये सब घटना चिंतन घटना को नहीं मीटिंग डाइजा ये सरकार सर्वसम्मति निर्णय निया कि गोटे मेमोरांडम तैयारी करमर एसपी बलांगीर कलेक्टर बलांगीर तुम भेटमा आ सागे सागे जितके भी संबंधित अधिकारी अच्छा मेमोरांडम दमा तुम भेटमा आमर एम एल एम पी तुम मेमोरांडम देकर भी क्राइम टाइम कंट्रोल केमती कर जे कल्प्रेट गुड़ाक इमिडियट धर जाऊ से विषय अनुरोध कराला